আসলে আমরা যারা Epson L one three zero এই প্রিন্টারটা ব্যবহার করি বা সবসময় কারেন্টের সাথে প্লাগ ইন করে রাখি দিন রাত চব্বিশ ঘন্টা তাদের একটা কমন সমস্যা হলো পাওয়ার বাটনটা সঠিকভাবে কাজ করে না যেমন সারাদিনেই আমি ভালো কাজ করতেছিলাম যেমন ঘন্টাখানেক আমি বন্ধ করে রেখে দিলাম প্রিন্টারটা ঘন্টাখানেক পরে পাওয়ার বাটনে বারবার প্রেস করাতেও পাওয়ার আসতেছে না এমন সমস্যারই সমাধান নিয়ে আসলাম আজকে দেখুন কিভাবে এটা সমাধান করা যায় পুরো ভিডিও ধরে সাথে থাকুন দেখুন আমার প্লাগ ইন করা আছে মাল্টিপ্লাগের সাথে আমার প্রিন্টারটা আমি এবার পাওয়ার বাটনে প্রেস করতেছি দেখি পাওয়ার আসে কি না দেখুন বারবার প্রেস করার পরও পাওয়ার আসতেছে না প্লাগিনটা খুলে একটু দেখে নিচ্ছে যে আসলে প্লাগিনে কোনো সমস্যা কিনা দেখুন তারপরও পাওয়ার আসতেছে না আবার চলে যান প্লাগিনের দিকে প্লাগিনটা খুলে রেখে দিন প্লাগিনটা খুলে রেখে দিন প্রায় দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিট পরে আমি চলে এলাম হ্যাঁ এবার দেখা যাক পিনটার ওপেন হয় কি না হ্যাঁ দেখুন ওপেন হয়ে গেছে প্রিন্টারটা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান আর যদি এমন ভিডিও দেখতে চান লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন